よいしょおばじいちゃんおばじおばじおばじ来たほだい来たほだいおばじいちゃんおじおじくおじから来たよいしょほじくべつきた ওই আম করছে লইয়া লইয়া লইয়া লইয়া বান্দরে আম পালাক দিছে বান্দর বান্দরটা দিয়া আজকে ইউটিউবও ছাড়িয়ে দিতাম ইউটিউবও ছাড়িতাম বান্দর ওই তো ভালো একটা বান্দর কি অবস্থা কুত্তার অবস্থা কীটা এ যাম কুত্তার খান কুত্তা পাগল কুত্তা কুত্তা কুত্তা ও বন্ধু Wait lang. ও বন্ধু আম পালাও ও বন্ধু এ বন্ধু একটা আম পালাইছেন বন্ধু কি যাও যাও যাও যাও ও বন্ধু এই জায়গায় বনি চল চল চল এই জায়গায় তো না তো দাঁড়াও তোমরা রেকর্ড করিলে